আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে বড় ভাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে একটা র্যাঙ্ক ম্যাচ আর আপনাদের সবাইকে জানাচ্ছে শুভ নববর্ষ দুই তো আজকের স্পেশাল ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক Bring him from the yard. ইন্টোর পরে চলে আসলাম আমরা মূল ভিডিওতে আর দেখতেই পাচ্ছেন র্যাঙ্কের প্লেনের মধ্যে তো লবিটা আর দেখালাম না আমি অনেক দীর্ঘ শ্বাস নিয়ে বলতে হয় যে আপনাদের মাঝে এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা সাপোর্ট করতেছেন আসলে আপনাদের সাপোর্ট ছাড়া কেউ কি কখনো উঠতে পারে ভাই বলেন হ্যাঁ, আপনাদের কাছে আমরা আশা করি আমরা যারা ছোট ইউজার নতুন ইউজার যারা আমরা সবসময় আশা করি যে আপনারা সাপোর্ট করবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন আপনাদের জন্য কিছু একটা করতে পারলে খুব ভালো লাগে তো এখন রাত বাজে দুটো আর happy new year already running তো আপনাদের মাঝে ভিডিওটি আসবে সকাল দশটায় তো আপনাদের জন্য রাত্রে সারাদিন জার্নি করে এসে যে ভিডিওটি বানাচ্ছি আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে আমরা অনুপ্রেরণা আমরা পাবো কোথায় আসলে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে তো আমরা আর কোনো ভালো মতো ভালো মন্দ বা গেম প্লে টাইপের ভিডিও ইভেন্ট রিলেটেড ভিডিও এগুলো করতে অনুপ্রেরিত হই না আর সবসময় যদি সাপোর্ট করেন তাহলে চিন্তা ভাবনা করা যায় যে না একটা ভালো ভিডিও ভালো গেম প্লে ভালো বয়ে আপনাদেরকে দিতে পারি আর আমি আশাবাদী যে আপনাদের জন্য আমি কিছু করতে পারবো ভবিষ্যতে এই বলে আমি সবসময় মনের মধ্যে আশা নিয়ে বসে থাকি যে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আর নতুন বছর সবাই শুভ হোক সব দিনগুলো দু সালের যেই ভয়াবহতা কেটেছিল সেই ভয়াবহতা কাটিয়ে আমরা নতুন বছরকে নিতে পারি খুব ভালো মতো সবার কাছে দোয়া প্রত্যাশিত আমার জন্য দোয়া করবেন যত ভালো মতো ভালো কোনো কিছু আপনাদের জন্য এই নতুন বছরে দিতে পারি আর গেম প্লেটা অনেক পুরনো কিন্তু আপনাদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করা হয় অনেক সময় কিন্তু পারা যায় না আসলে কিন্তু নিজের ডিকশনারি বলতে তো অনেক কিছুই আছে নিজেরও তো একটা লাইফ লিড আছে তো সেই লাইফ লিড থেকেও বলতে পারা যায় আপনাদের জন্য যে কষ্টটা আমরা করতেছি যারা নতুন ইউজার যেমন আমরা যারা কাজ করি আপনাদের জন্য আপনারা তো আমাদেরকে সাপোর্ট করেন না আসলে কি ভাই বলবো এই যে যেমন ধরেন বাংলাদেশের এক নম্বর গেমিং চ্যানেল চ্যানেল বর্তমানে ত্রিপোলার ভাইয়ের আছে তারপরে গেমিং তালহা ইটস কাব্য তারা আছে তারা তো অবশ্যই কোনো ভিডিও ছাড়লে এক মিলিয়ন দুই মিলিয়ন তিরিশ মনে করেন যে তাদেরকে ছাড়া যায় তো আমরা তো আশাবাদী করতে পারি যে একসময় আমাদেরও ভিডিওতে এক মিলিয়ন হবে ভিউ আমাদের আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারও এক মিলিয়ন হবে দুই মিলিয়ন হবে তো আমরা যে অ্যাটলিস্ট যে আমরা যে ভুলে যাব অনেকেই অনেক কথা বলে বা আমরাই তো একসময় বলতাম যে বড় ইউটিউবাররা সাপোর্ট করার পর তারা ভুলে যায় আসলে কি সবার মন মানসিকতা এক না তো এটা এক পাল্লায় আর মাপা যায় না আপনাদের জন্য কিছু করতে পারলে এই বড় ভাইয়ের অনেক ভালো লাগবে তো আমি আপনাদেরকে কথা দিতে পারি অ্যাটলিস্ট যে বাকি যারা যেমন করছে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমি আপনাদের সাথে আপনাদের ভালোবাসা নিয়ে ছলনা করব না আপনাদের সাথে বেইমানি করব না অ্যাটলিস্ট আপনারা বিশ্বাস করে দেখতে পারেন আর আমি হয়তো বা গেমিং ভিডিও বা গেম প্লে ভিডিও এগুলো আর মনে হয় না আমি করতে পারবো ঠিক টাইম মতো বা ঠিকঠাক মতো আপনারা সাপোর্ট পাচ্ছি না তো এই আশাবাদী করে তো আর লাভ নেই যে আপনাদের মাঝে ভালো কিছু এনে দিতে পারবো তো আমি চেষ্টা করি ভালো কিছু করার তো সব সময়ই চেষ্টা করি আপনাদের জন্য কিছু করব তারপরেও তো মনে করেন যে আপনারা ভালো মানটা পাচ্ছি না আর ভালোর মান আসলে এখনকার যুগে ভালোর মান খুব কম পাওয়া যায় এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক অর্থে বোঝা যায় যে আসলে আসলে অনেকেই ভালোটা পছন্দ করে না যারা খারাপভাবে যারা খারাপভাবে নেয় যে কোনো জিনিস খারাপভাবে দেখে ওইটাই সবাই পছন্দ করে আসলে সবার মন মানসিকতা তো আর এক হয় না তো আপনারা নতুন বছর সবার ভালো হোক ভালো কাটুক দুই হাজার বাইশে যার যার দুঃখ আসছে দুই হাজার বাইশ সালে তো অনেক ঘটনা ঘটে গেছে দুই হাজার বাইশে অনেকেই বিদায় নিয়েছে অনেকেই আমাদের মাঝে নেই তাদের জন্য থাকবে দোয়া আমার জন্য দোয়া করবেন যাতে সামনের দিনগুলো আমি ভালো থাকতে পারি ভালো মতো চলতে পারি আর আপনাদের জন্য সব সময় থাকবে দোয়া সব সময় থাকবে অনুপ্রেরণা যাক আপনাদের অনুপ্রেরণায় আছে এই পর্যন্ত আসতে পারছি এই বলে আমি আমার ভিডিওটি শেষ করতে যাচ্ছি আর আপনাদের মাঝে যদি আমি কোনো কষ্ট দিয়ে থাকি দুই হাজার বাইশে সেগুলো মনে রাখবেন না দয়া করে ভুলে যাবেন আর আমাকে ক্ষমা করে দিবেন ছোট ভাই মনে করে ক্ষমা করে দিবেন ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো সামনে কীরকম ভিডিও করতে চাই সেইভাবেও যদি কমেন্টটি লিখতে পারে লিখতে দেন তাহলে খুব ভালো লাগবে আর আপনারা ধোয়া করবেন যাতে আমরা ভালো মতো ভালো কিছু আপনাদের মাঝে নিয়ে আসতে পারি তো এই বলে আমি আমার ভিডিওটি শেষ কর শেষ করে দিচ্ছি আর ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় তো ধন্যবাদ এত দিন এত কষ্ট করে আমাদেরকে এত রোগ পর্যন্ত নিয়ে আসার জন্য তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আর দয়া করে এই ভাইটাকে ভুলে যাবেন না কারণ ভাইটা অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে আপনাদের জন্য আর কিছু কথা না বলে আপনাদের কাছে যেতে পারলাম না তো আবারও দোয়া চাইলাম আমার আমার জন্য আমার ফ্যামিলির জন্য কারণ আমারও তো একটা ফ্যামিলি আছে হ্যাঁ, বাচ্চা কাচ্চা আছে চার বছর